সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি কথা বলতে যাচ্ছি ফাইবার সেলার অ্যাকাউন্ট কেন অ্যাপ্রুভ করতেছে না কি কারণে অ্যাপ্রুভ করতেছে না সমস্ত কিছু আজকের ভিডিওটা দেখলে আপনারা আশা করি হান্ড্রেড পারসেন্ট বিষয়টা বুঝতে পারবেন তো এটা হচ্ছে মূলত যারা নতুন সেলার আছে তাদের জন্য একটু অসুবিধা বলতে পারেন আবার বলতে পারেন যে হ্যাঁ, এটা একটা ভালো দিক সেটাও হয় কারণ হচ্ছে আমরা অনেকেই দেখতেছি যেমন ফাইবারের ভিতরে ছবি আছে হচ্ছে সাকিব খানের কিন্তু অ্যাকাউন্ট হচ্ছে আরেকজনের তো আবার ইউজার নেম আছে সাকিব খানের ছবি আছে ধরেন শাবনুরের ঠিক আছে এরকম হয়েছে কাহিনীটা তো নতুন অ্যাকাউন্ট অ্যাপ্রুভ না করার পিছনে অনেকগুলো কারণ আছে ঠিক আছে এটা এটা ভয় পাওয়ার কোনো কিছু নাই আপনি যদি রিয়েল পার্সন হন তাহলে হান্ড্রেড পার্সেন্ট অ্যাকাউন্ট আপনাকে অ্যাপ্রুভ করবে রিয়েল পার্সন অনেকে আছে অনেক জায়গায় ভয় দেখাইতেছে যে আপনি এই ধরনের প্রোফাইল ইয়া করতে পারবেন না অ্যাপ্রুভ করতে পারবেন না সেলার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করবেন না অনেক ভয় ভীতি ঠিক আছে মনে করেন ভিডিওগুলো দেখলে আপনারই ভয় ভয় লেগে যাবে যে কাম সারা ফাইবারে তার কাজ করা সম্ভব না এটা এটা কোনো বিষয় না এটা সিম্পল একটা জিনিস একটু আপডেট করছে এটাই স্বাভাবিক তো আপনি যদি কাজ জানেন আপনার ইনস্টিটিউটে যে ইনস্টিটিউট শিখবেন সেই ইনস্টিটিউট যদি আপনাকে ভালোভাবে গাইডলাইন দেয় আপনি অ্যাকাউন্ট করা কি অ্যাকাউন্ট হচ্ছে হাতের ময়লা ঠিক আছে তো কিভাবে কি হয়েছে সেটা যদি আমি বলি তো ইদানিং ফাইবারের ভিতরে বেশি প্রোফাইল তৈরি হচ্ছে তো প্রোফাইলে কোনো কিছু মিল নাই বা গিগ একটা দিচ্ছে ক্যাটাগরি আলাদা ধরেন আপনি একটা শর্টকাট প্রমোশন বা সোশ্যাল মিডিয়া প্রমোশনের ক্যাটাগরি হচ্ছে শর্টকাউট বা শর্ট আউট প্রমোশন বা এরকম অনেকগুলো ক্যাটাগরি আছে তো আপনার ওই ক্যাটাগরিতে পোস্টগুলোতে কি হয়েছে আমি যদি ক্যাটাগরিটা জিনিসটা দেখাই এখানে ধরেন এই একটা গিকে যাই আমি আপনাদেরকে বোঝানোর জন্য ধরেন এটা হচ্ছে graphic design and flyer design ঠিক আছে এখন যদি আপনি এখানে লেখ এই ক্যাটাগরি এটার বলা হয় ক্যাটাগরি এই ক্যাটাগরিতে কি করলেন আপনার ক্যাটাগরি হচ্ছে এটা তো এটা কি দিছে ক্রিয়েটিভ গ্রাফিক ডিজাইন সার্ভিস এখানে তারা বইলা দিছে এটা গ্রাফিক ডিজাইনের সার্ভিস এখন আপনি যদি এই ক্যাটাগরিতে এসে গিক পাবলিশ করেন যে ইউটিউব মনিটাইজেশন বা লিঙ্ক বিল্ডিং ক্যাটাগরি দিলেন হচ্ছে graphic design fly flyer design আর সার্ভিস দিতেছেন হচ্ছে লিঙ্ক বিল্ডিং বা SEO to follow back link তো সেক্ষেত্রে কী হলো এটা হলো সম্পূর্ণই একটা মিসলিডিং বলতে পারেন যে একটা সার্ভিস হয়ে গেল এই সার্ভিস কিন্তু কখনোই বৈধ সার্ভিস হইল না তো আপনার আপনি যে ক্যাটাগরিতে কাজগুলো শিখবেন যেমন ডিজিটাল মার্কেটিংয়ের ভিতরে যদি দেখেন এখানে দেখেন social media marketing social media advertising তো মার্কেটিং আবার কেউ কেউ আছে যারা বলতেছে প্রমোশন সার্ভিসটা দেওয়া যাবে না এটাও আসলে সঠিক না ঠিক আছে তারা বিষয়টা হয়তো বুঝতে পারতেছে না প্রমোশন শব্দটা কখনো উঠবে না মার্কেটিং প্রমোশন শব্দটা থাকবেই সেক্ষেত্রে কিছুটা ব্যতিক্রমভাবে লিখতে হবে তো এখন বিষয়টা হচ্ছে আপনার এগুলো সার্ভিস মার্কেটিং সার্ভিসটা কখনোই উঠবে না কারণ হচ্ছে মার্কেটিং ছাড়া তো কোনো বিজনেস গ্রো করবে না তো এই ক্যাটাগরিতে আপনার যে এই ক্যাটাগরিগুলো আছে এই ক্যাটাগরিতে অবশ্যই আপনি যে সার্ভিসটা দিচ্ছেন বা যে সার্ভিসগুলো শিখতেছেন অবশ্যই এই সার্ভিসগুলো এই ক্যাটাগরির অন্তর্ভুক্ত হতে হবে অবশ্যই ক্যাটাগরি রিলেটেড হতে হবে আপনি একটা কাজ শিখছেন ধরেন আপনি শিখছেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং সেখানে আপনি ক্যাটাগরিতে যা দিতেছেন এসিও এসিওর ধরেন অফ পেজ অপ অপটিমাইজেশনের সার্ভিস উলুট পালট করা যাবে না মিসলাইডিং কোনো কিছু ইউজ করা যাবে না তো এবার আসি এই ক্যাটাগরিটা অবশ্যই সঠিক দিতে হবে এবং ক্যাটাগরির উপর ভিত্তি করে হুবহুব আপনি যে সার্ভিসটা শিখছেন ওই সার্ভিসটা আপনার ক্যাটাগরিতে সাথে যেন যায় ধরেন আপনি একটা হচ্ছে ফেসবুক প্রমোশন দিতেছেন ভালো কথা ঠিক আছে তাহলে ওটা কোন ক্যাটাগরিতে সোশ্যাল মিডিয়া ফেসবুক মার্কেটিং হতে পারে ফেসবুক অ্যাডভার্টাইজিং হতে পারে এই ক্যাটাগরিতে কিন্তু যাচ্ছে তাহলে কিন্তু এটা সঠিক ক্যাটাগরি কিন্তু এখন যেটা হচ্ছে অনেকে আছে যারা কাজ না শিখেই সরাসরি আসে অ্যাকাউন্ট করে করার পরে দেখা যায় যে তাদের সার্ভিস একটা টাইটেল একটা ডেসক্রিপশন আরেকজন একটা মেরে দিতেছে ডাইরেক্টলি আমি যদি সহজ বাংলায় বলি একদম আইসা কপি পেস্ট কোনো কথা নাই ঠিক আছে তো ওইগুলা অ্যাকাউন্ট যারা করতেছে তাদের জন্য একটু খারাপ দিক কারণ এটা হচ্ছে যারা রিয়েল পার্সন আছে তাদের জন্য এটা খুবই ভালো হইতেছে কারণ আপডেট করার কারণে আর আপনি যেহেতু কোনো জায়গায় স্কেল তৈরি করতেছেন তাহলে কিন্তু আপনি অ্যাকাউন্টগুলো ইজিভাবে তৈরি করতে পারবেন আপনার ইনস্টিটিউট তো শিখাবেই অ্যাকাউন্ট তৈরি করা আর এরকম না যে বাংলাদেশ থেকে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করবে না বা এইগুলো অ্যাপ্রুভ করা বন্ধ করে দিছে এরকম না ঠিক আছে আপনাকে কি কি করতে হবে প্রথমে আপনার অ্যাকাউন্ট করার সময় যেমন আগে আমরা করতাম কি যেখানে দেখেন ফোকাস স্টুডিও ঠিক আছে এখন আর এগুলোতে চলবে না এই নামগুলো আপনার ইউজার নেমটা অবশ্যই রিয়েল পার্সনের নাম হতে হবে সেটা যাই হোক ধরেন আপনার নাম ধরেন আছে ধরেন রাসেল রহমান তো আপনি ওইখানে দিয়ে রাখছেন ওয়েব ডেভেলপার বা ইকমার্স কোম্পানি বা শপিফাই কোম্পানি ধরেন ইউটিউব মনিটাইজেশন সার্ভিস এই এই ধরনের ইউজার নেম আর এখানে এগুলো অ্যাক্টিভ হবে না বা এগুলো অ্যাপ্রুভ করবে না এটা হচ্ছে বড় কাহিনী এটা থেকে আপনাকে বাঁচতে হবে মানে আপনার সঠিক ইউজার নেমটা দিতে হবে সঠিক ইমেজ দিতে হবে এবং যদি ফাইবার যদি মনে করে আপনাকে ভেরিফাই করতে তাহলে যেন অবশ্যই আপনার সব কিছু আপনার ইনফরমেশন যেন সবগুলো অ্যাকুরেট হয় তাহলে কিন্তু আপনার প্রোফাইলটা কোনো সমস্যা হবে না তো আরেকটা কথা হচ্ছে গিকটা গিকের যে ডেসক্রিপশনটা আছে এটা অবশ্যই কপি কপি কপি করা যাবে না এরকমভাবে কপি করা যাবে না কিন্তু কপি করার কিছু সিস্টেম আছে চুরি করলেই স্মার্ট চুরি করতে হবে তো আপনারা কপি করেন এরকম হুবহু কপি করে দেয় দেখা যাবে অন্যের সাথে হুবহু মিলে যায় সেক্ষেত্রে আর এইগুলো অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করবে না তো আপনি যদি কোনো প্রকার কপি করেন তাহলে আপনার গিগুলো ডাইরেক্ট আপনার অ্যাকাউন্ট নট অ্যাক্রুপ দেখাবে এটাই স্বাভাবিক কপি করা যাবে না অবশ্যই এখানে মিসলিডিং কোনো ওয়ার্ড ইউজ করা যাবে না ঠিক আছে আরেকটা যদি বলি অবশ্যই প্রোফাইলের স্কোরটা এখানে দেখেন এই যে লিঙ্কগুলো থাকে লিঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক এবং ফোন নাম্বার ভেরিফাই করতে হবে আর এখানে যতগুলো আছে মোটামুটি সবগুলোই করে ফেলবেন অবশ্যই আপনার সেলার অ্যাকাউন্টের পার্সেন্টেজ যেটা আমরা বলে থাকি পার্সেন্টেজ মানে অ্যাকাউন্টে কত পার্সেন্ট করছেন সেটা সেটা অবশ্যই আপনাকে হান্ড্রেড না করতে পারলেও নব্বই মানে নব্বই করতে হবে যেভাবে হোক নব্বই করতে হবে এখানে দেখেন কয়টা পয়েন্ট আছে আমার এটা কিন্তু আশিতে করা তো আমি যদি এগুলো করে ফেলি একশো পার্সেন্ট কিন্তু হয়ে যাবে অবশ্যই একশো পার্সেন্ট করতে হবে ঠিক আছে একশো পার্সেন্ট নব্বই পার্সেন্ট এর মধ্যে থাকলে আপনার প্রোফাইল অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করবে কোনো কিছু সমস্যা হবে না তো ভয় পাওয়ার কোনো কিছু নাই এটা সিম্পল বিষয় আপডেট হয়েছে ভালো হয়েছে কারণ অনেকে আছে যারা কাজ না শিখেই দাপাদুপ অ্যাকাউন্ট করতেছে ঠিক আছে তো তাদের জন্য প্রবলেম আর যারা অ্যাকুরেট কাজ করবেন এখানে নিয়মিত তারা অবশ্যই অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ করবেন এটা কখন ধরে এটা মূলত অ্যাকাউন্ট করার পরে সাথে সাথে ধরে না এটা যখন আপনি গিক পাবলিশ করতে যাবেন তখন এই সিস্টেমটা ধরে ফেলে যে আপনি কোনো জায়গা থেকে কিছু চুরি করছেন কিনা ঠিক আছে কোনো জায়গায় কারো কোনো কিছু কপি করা যাবে না আর অবশ্যই কোনো ধরনের ওয়ার্ড যেগুলো ওয়ার্ড আছে ওগুলো ইউজ করা যাবে না আমি কোনো কোনো জায়গায় দেখলাম হাই কোয়ালিটি সার্ভিস মানে এরকম কোনো কিছু ইউজ কথা এরকম কোনো ধরনের ওয়ার্ড ইউজ করা যাবে না ধরেন আপনার গিকের ইয়া আছে টাইটেল আছে একটা ক্যাটাগরি হচ্ছে আরেকটা তো এরকম কোনো সার্ভিস ইউজ করা যাবে না তাহলে আপনার গিকগুলো বা আপনার অ্যাকাউন্টগুলো অ্যাক্টিভ করবে না ফাইবার ঠিক আছে আর এটাতে তেমন কোনো কিছু সমস্যা হবে না যদি আপনি সঠিকভাবে করতে পারেন এটা সামান্য একটু আপডেট ভয় পাওয়ার কোনো কিছু নেই ভয়ের কোনো কিছু নেই ঠিক আছে এটাতে অনেকেই হতাশগ্রস্ত হয়ে গেছে হতাশ হওয়ার কিছু নাই এটা অবশ্য ভালো দিক হয়েছে তো যদি প্রবলেম হয় এরকম আমি একটা অ্যাকাউন্ট করে আপনাদেরকে দেখাবো আপনারা কমেন্টে যদি বলতে পারেন যে ভাই অ্যাকাউন্ট করে দেখান আমি করাবো কারণ আমাদের প্রতিদিনই অ্যাকাউন্ট করতে হয় তো কোনো সমস্যা হয় না তো যাই হোক তো আশা করি মোটামুটি এটা বিষয়টা হান্ড্রেড পার্সেন্ট বুঝতে পারছেন তো অবশ্যই নামটা খেয়াল করতে হবে উইজার নেমটা আপনার ভোটার আইডি কার্ডের সাথে যেন ম্যাচিং থাকে এরকম কিছু নাম দিবে লাস্ট নেম ফার্স্ট নেম হয়তো কিছু শব্দ অ্যাড না হতে পারে ধরেন আপনার ইউজার নেমটা আরেকজন ইউজ করে ফেলছে যেমন আপনার নাম হচ্ছে রাসেল আহমেদ এখন রাসেল আহমেদ দিলে তো আর নেবে না তো last user name one two three four five seven এরকম অ্যাড করা যায় এটা কিছু যায় আসে না কিন্তু আপনাকে অ্যাকুরে সব কিছু দিলে ফাইবার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হবে কোনো কিছু সমস্যা নাই এটা আর এটা খুব একটা বড় আপডেট না এটা হচ্ছে ভালো দিক কারণ অনেকে আছে এইগুলো স্ক্যামিং মানে মানে টোটাল কথা স্ক্যাম করতেছে প্রচুর তো এগুলো থেকে ভালো দিক হইলো আর এখানে যদি আপনি স্কিল তৈরি করতে পারেন যেগুলো কাজ ডিজিটাল মার্কেটিংয়ের ভিতর দেখেন এই ক্যাটাগরির কাজগুলো যদি শিখতে পারেন বা অন্য যে কোনো ক্যাটাগরির তাহলে এখানে কাজ করতে পারবেন অথবা ধরেন অন্য অন্য সার্ভিসগুলো আছে ওগুলো আসলে ই হয় না কেউ কেউ আছে ক্রাইপ্টো কারেন্সি মার্কেটিং করে ক্রাইপ্টো কারেন্সি কেউ আছে ইউডেমি কোর্স বিক্রি করতেছে এখানে এগুলো সার্ভিস এখন আর নিবে না তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ তো কোনো যদি প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্স ওপেন আছে তো এখানে করতে পারেন আর মোটামুটি আপনি আশা করি কিছুটা হলে শিখতে পারছেন তো এইভাবে কাজ করলে আপনার অ্যাকাউন্ট হান্ড্রেড পার্সেন্ট অ্যাপ্রুভ হবে কোনো সমস্যা নাই ভয় পাওয়ার কোনো সমস্যা নেই আপডেট হবে নিয়ম তো মেথড তো বেরোবেই তাই না মেথড তো অবশ্যই বেরোবে আপনি কাজ করবেন মেথড বেরোবে না আপনি কি একাই বাংলাদেশের মধ্যে এই প্রবলেমে পড়বেন তো অনেক জায়গায় আছে এরকম ভয় দেখাবে ভয়ের কোনো দরকার নাই আপনি রিল্যাক্সে অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন হয়তো সিস্টেমটা আপনাকে বুঝতে হবে সিস্টেম এটাই যে আপনাকে প্রথমে ইউজার নেমটা ঠিক রাখতে হবে এবং মনে করেন সার্ভিস একটা ক্যাটাগরি আরেকটা এরকম হওয়া যাবে না আপনি যে সার্ভিসগুলো শিখতেছেন বা যে সার্ভিসগুলো দিবেন সেটা অবশ্যই আপনার ক্যাটাগরির সাথে যাবে এরকম সার্ভিস দিতে হবে আর হচ্ছে আপনার অবশ্যই প্রোফাইলটা হান্ড্রেড পার্সেন্ট করার মানে হান্ড্রেড পার্সেন্ট করার ট্রাই করবেন আর গিকটা করার সময় অবশ্যই কপিরাইট বা কোনো কিছু অন্যের জিনিস ইউজ করবেন না নিজে নিজে ইউনিক করার চেষ্টা করবেন এবং অনেক জায়গায় আছে গিগ চেক করার অনেক ইয়ে আছে আর টুলস আছে ওগুলো নিয়ে আমি নেক্সট টাইমে আশা করি ভিডিও তৈরি করার চেষ্টা করব যে কীভাবে গিগ ডিসক্রিপশন ইউনিক করা যায় এটার জন্য আমি হয়তো ভিডিও বানাইতে পারি সামনের দিকে যদি আপনারা চান তো আশা করি কপি কোনো কিছু না করলে যদি আপনার টাইটেল সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আপনার প্রোফাইল নিয়ে কোনো টেনশনই নেই ইজি বিষয় তো অনেকে ভয় দেখাবে ভয়ের থেকে দূরে থাকেন নিজ দ্বিধায় ভয় কাজ করেন দেখা হচ্ছে নেক্সট ক্লাসে